এরকম ব্যবসা কিন্তু আপনারা করবেন হ্যাঁ এই যে পাঁচ কলি টুপি পালে কিনে নেবেন হ্যাঁ ওকে বলবেন যে একশো টাকা দিলাম একটা টুপি কিনে নিস হ্যাঁ পাঁচ কলি পাকপান যাত এই সুফি রাখা পূজার মনে দাড়ি কত সুন্দর গায়ে দেখতে কত সুন্দর এটা সুফিরা কিন্তু ওদের আকিদা কি তাদের আকিদা হলো মানুষও আল্লাহ হতে পারে আল্লাহর মানুষের মধ্যে কোনো তফাত নেই যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যেত সুতরাং প্রত্যেক ব্যক্তি যত কাল্লা তত আল্লাহ এটা কাদের আকিদা সফিদের আকিদা কত এবাদত করে তারা অথচ কি মুশকিল এই আকিদা কারোর মধ্যে থাকলে

কিতাব ওয়া তাগুত চলে আসবে এখানে তোমরা কিতাবের এক অংশ মানবে আর এক কুফরি করবে ফামা জাযাউ মান ইয়াফাল যালিক ইল্লা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইলা আশাদ্দিল আযাব যারা এই মুনাফিক নীতি ইমান আছে কি করবে ইমান আছে তাগুতের সাথে মিশ্রিত হবে ইমান আছে কুফুরি করবে এরা হবে কি মুনাফেক টাটকা আল্লাহ বলেছেন এদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে এই মুনাফিকি নীতির কারণে তাদের শাস্তি কখনো হালকা করা হবে না নম্বর বাকারা এবার এই যে মিশ্রিত আকিদা নিয়ে আল্লাহ বলেছেন যে ইমানের সাথে কুফুরি করবে তার আমল সময়কে নষ্ট হয়ে যাবে সে পরকালে কোথায় যাবে জাহান্নামে অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনাকে আমি কিভাবে বুঝাবো এটাতে নিয়ে এত উদ্বিগ্ন বাংলাদেশের অধিকাংশ মানুষই ইমানদার কিন্তু কি হয়ে গেছে আল্লাহর ভাষায় আর একটা হাদিস শোনেন আপনারা সবাই মসজিদ এসেছেন সালাদ পড়ার জন্য না এই হাদিসটা কোথায় দেবেন তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মুসান্নাত সাহেবের মধ্যে এসেছে মানুষ তলে তলে মসজিদে উপস্থিত হবে তলে দলে সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে সব মসজিদ মুসল্লি দ্বারা কি থাকবে একটা না সব মসজিদ কিন্তু একজন মুমিনও পাওয়া যাবে না একজন মুমিন পাওয়া যাবে না আপনি চিন্তা করেন এখনো আপনার ভিতরে ভূত ঢুকে আছে যে দোকানের প্রথম যদি বাকি নাই তাহলে সারা দিনটাই বাকিতে বিক্রি হবে নামাজুল্লাহ বলছেন আপনার মধ্যে আছে আপনার মধ্যে আছে রিক্সাওয়ালা মনে করে প্রথম ভাড়াটা মারার পরে যে চুমুটা খায় চুমু খায় ওই যে কি হ্যান্ডেলে বারবার স্পর্শ করে তারপর পকেটে রাখ খুব যত্নের সাথে এ কি ও নামাজ পড়েছে ফজরের কিন্তু প্রথমে সন্ধ্যা হয়ে গেছে আগরবাতি জ্বালাবেই দোকানে এটা কি জমা কলা তো এখনো খান না এখনো খান না এখনো মনে বীর বীর করে খান আপনি কিন্তু মনে হয় যদি বউ দেখতে পারে তাহলে একটা ধমক লাগাত জমা কলা বুঝেন না আপনি দুইটা কলা একসঙ্গে থাকে ওর আবার দামও নাই দুইটা মিলে একটা কি আকিদা সিঁড়ি কি আকিদা মানুষের মধ্যে দোকানদারও বোকা খরিদ্দারও বোকা আর যারা চালাক ওইটাই খায় আগে বুঝলেন এই কি কারা করে এই চালাকি কে করেন এখানে আছেন ওই যে হাত তুলেছে মাসা এবার থেকে দোকানে গিয়ে আপনারা ওইটাই খাবেন আগে কথা বোঝা গেছে ওইটাই দিলেন ওটাই খাবেন আপনি চিন্তা করেন এত কিছু খায় এত কিছু খায় তাও বাচ্চা হয় না জমা কলা খালে নাকি জমা বাচ্চা বের হবে কি কথা জমা কলার পাওয়ার কথা চিন্তা করছে পাওয়ারই কি বদ্ধমূল ধারণা সিরিকি ধারণা তৈরি হয়েছে এগুলো ইমান আনা সত্ত্বেও তারা কি আল্লাহ রাসুলের বাপের নাম কি ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপের নাম কি ছিল আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা বলেন তো দেখি ও আল্লাহকে অস্বীকার করলে নাম কোনদিন ডাক্তার আবদুল্লাহ মায়ের নাম কি ছিল আমেনা দাদার নাম কে ছিল চাষার নাম কি ছিল আবু তালে নামগুলো দেখছেন এখলাসের সাথে তারা কাবা ঘর কফ করত এখলাস এত ভিতরে ছিল কাবা ঘর সংরক্ষণ করত মসজিদ না কাবা ঘর একমাত্র পবিত্র ঘর এবাদতের প্রথম ঘর পৃথিবীতে কাবা সেই কাবার তারা সংরক্ষণ করত কাবাকে সম্মান করত কাবাকে তফ করত হজ করত উমরা করত আব্দুল্লাহ জান্নাতে যাবে হ্যাঁ তালেব আব্দুল মুতালেব কি আকিদা আব্দুল মুতালেবের কি শক্ত আকিদা আব্রাহাকে বলছে আমার ওটগুলো তোমাদের লোক নিয়ে আসছে ওটগুলো দিয়ে দাও আব্রাহা বলছে তুমি নাকি গোত্রপতি তুমি নাকি কুরাইশদের নেতা তুমি তো স্বার্থপর একটা আল্লাহর ঘর নিয়ে তোমার চিন্তা নাই আর তুমি উঠ নিতে আসছো আব্দুল মোত্তালেব কি বলেছিলেন আল্লাহর ঘরের মালিক আল্লাহ উঠের মালিক আমি আমারটা দিয়ে দাও ঘর নেওয়ার চিন্তা চিন্তা করেছেন কি আকিদা সত্য আকিদা কিন্তু আব্দুল মোত্তালেব যাবে কি জান্নাতে হ্যাঁ। মসজিদের সেবা করে লাভ নাই ও হুজুর ইমামতি করে লাভ নাই কাবা ঘরে সেবা করে যদি লাভ না হয় কাবা ঘর তফ করে যদি লাভ না হয় একবার হস করলে কোনো নেকি লাগে না ও জান্নাতে চলে যায় হজ্জের কোনো নেকি নাই কতবার হজ করেছে তারা কতবার উমরা করেছে কতবার তফ করেছে তারা এরপরে কোথায় যাবে কারণ কি তারা এক আল্লাহকে মানলেও আল্লাহ এক আল্লাহর ইবাদত মানে আল্লাহ বলেছে পঁচিশ নম্বর আছে লোকমান খুলে ওরা ইনসাল তখন মান মান মান খালাকাস আল্লাহ তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা সবাই বলবে কে সৃষ্টি আল্লাহ তো ওই ওদের আকিদা আর আমাদের মুসলমানদের আকিদা পার্থক্য আছে কোনো পার্থক্য নেই একই আকিদা